وهو الذي سخر البحر لتأكلوا منها لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে সমুদ্রকে তোমাদের অধীন করে দিয়েছেন মিনহা তরিয়া সমুদ্রের বুক থেকে তুমি তাজা তাজা গুস্ত যাতে খেতে পারো সমুদ্রের মধ্যে আবার তাজা গুস্ত আসলো থেকে সেটা কি মাছ নদীর মধ্যে নাই বিলের মধ্যে আছে অনেক মাছ এটাকে আল্লাহ রব আলমিন সুস্বাদু তাজা খাদ্য বলেছেন বাঙালিকে বলা হয় ভাতে মাছে বাঙালি যখন গুস্ত না থাকে প্রত্যেক দিন আমাদের খাবারের আইটেমে মাছ থাকে না নাই থাকে তো আল্লাহ রব্বুল আলমিন এই তাজা গুস্তের কথা বললেন এখানে একটা চিন্তার বিষয় আছে অনেক গুস্ত আছে তাহলে এই মাছের কথা কেন বললেন মাছটা আসলে সহজে পাওয়া যায় এবং খুব প্রোটিনযুক্ত একটি খাবার হজরত আবু আনহু সাহাবাদের একটি জামাত নিয়ে সমুদ্রের উপকূল ঘেঁষে হাঁটছেন বুখারি শরীফের হাদিস সমুদ্রের উপকূল দিয়ে হাঁটছে অনেক সাহাবা বেশ কিছুদিন যাবৎ খানা খায় না খোদাই পেটটা খাকা করছে চোখগুলো আস্তে আস্তে ঝিমে যাচ্ছে শরীরের মধ্যে কোনো শক্তি নাই হাঁটতে গেলে পা চলে না চলতে গেলে অনেক কষ্ট হয় এই কষ্টের মাঝে সাহাবিদের একটি জামাত নিয়ে হজরতে আবু অবৈদা রাজি আল্লাহ হাঁটছে এমন সময় সাহাবিরা বলে আমাদের তো প্রচন্ড ক্ষুদায় পেটের মধ্যে জ্বালা পোড়া করছে আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের জন্য খানার কিছু ব্যবস্থার জন্য আবেদন করুন ঠিক কিছুক্ষণ পরে সমুদ্রের কোন ঘিসে হাঁটছে এমন সময় বিশাল আকৃতির একটি মাছ সমুদ্রের কুলের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলমিন কুদরতের মাধ্যমে এই মাছটাকে সমুদ্রের কিনারায় পাঠাইছে সমুদ্রের কিনারায় বিশাল এক বড় মাছ কত বড় মাছ কল্পনা করা যাবে বলতেছি তো এই মাছটা কত বড় হজরতে আবু আল্লাহ আনহু সাহাবাদেরকে নিয়ে যখন এই মাছটাকে দেখলেন এত বিশাল বড় মাছ কত বড় মাছ এক সাহাবি উটের মধ্যে চড়ে এই মাছের যে পাজরের হার আছে মেরুদণ্ডের যে হার আছে মাছটা যদি উপর হয়ে থাকে মেরুদণ্ডের যে দুই পাশের হাড় পাঁচরের হাড়গুলা নিচে থাকে না তো এই হাড়ের নিচ দিয়া একজন সাহাবি উটের উপরে সোয়ার হয়ে এই পাশ থেকে ওই পাশে চলে গেছে মাছের সাথে তার কোনো ছোঁয়া লাগে নাই তাহলে এই মাছটা কত বড় এত বিশাল আকৃতির এক মাছ হাদিসের মধ্যে আছে এই মাছটা প্রায় তিন শত সাহাবি আঠারো দিন যাবৎ খেয়েছে কতদিন যাবৎ সুবাহ বলবেন না আরো জুড়ে তিনশত সাহাবি আঠারো দিন যাবৎ খাওয়ার পর ওই মাছ থেকে কিছু অংশ রাসুল করিম সাল্লাল্লাহু কাছে নিয়ে আসছে এবার বলতেছে হুজুর সমুদ্রের তীরে এইরকম এইরকম একটি ঘটনা ঘটেছে এইখানে এই বিশাল মাছের মাছকে আমরা যখন দেখলাম আমরা তো প্রথমে ভয় পেয়ে গেছি এত বিশাল মাছ এই মাছটা আমরা আঠারো দিন যাবৎ খাওয়ার পর আপনার কাছে এই মাছটার কিছু অংশ বরকতের জন্য নিয়ে আসছি একটি রেওয়াতের মধ্যে উল্লেখ করে এই মাছের যে চোখের কুঠুরি রয়েছে এই চোখের কুঠুরির মধ্যে যদি তেরো জন মানুষ একসাথে বসে তাহলেও বসতে পারবে এই মাছটির নাম হলো আম্বর মাছ মাছটির নাম কি আম্বর মাছ বিশাল আকৃতির এক মাছ এই মাছকে খাওয়াই কে আল্লাহ কাছে এসে জিজ্ঞেস করে হুজুর এই মাছ কি খাওয়া যাবে হুজুর বললেন হ্যাঁ সমুদ্রের মধ্যে যত মাছ আছে সব মাছ তোমরা খেতে পারো আচ্ছা একটা মাছ যদি আপনি রৌদ্রের মধ্যে শুকা দেন একদিন দুই দিন তিন দিন এই মাছটা কি সুটকি হয়ে যাবে না যাবে না আজকে আমরা সুটকি মাছ খাই এই শুটকি মাছের মাছ আলা আসলে প্রথমে এখান থেকে আসছে অনেকে ইস্তেমবাদ করে কি যে মৃত মাছ যেহেতু খাওয়া যাবে শুটকি মাছ কেমনে খাওয়া যায় শুটকি মাছ এই যে এতদিন বড়া খাইলেন এই মাছটা কি এখনো তাজা রয়েছে না শুটকি হয়ে গেছে শুটকি হয়ে গেছে তো রসুল করিম ঘোষণা করে দিলেন হ্যাঁ এই মাছ তোমরা খেতে পারো এই বিশাল আকৃতির মাছ এখন বলেন এই মাছটাকে খাওয়াই কে আল্লাহ এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এই যে লাহমাং তরিয়া বললেন এইটার মধ্যে যদি আপনি বিশেষভাবে চিন্তা ভাবনা করেন তাহলে অনেক কিছুই দেখতে পাবেন কিরকম শুধু তাই নয় কোরআনে কারিমের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তালা এরশাদ করলেন أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন চলতে বললেন কেন চলতে বললেন তুমি যে এক একটা কাজ দিচ্ছ তোমাদের এই কাজ দেওয়ার পরে সামনে হাজারো আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত দেখছ এগুলো সম্পর্কে একটু চিন্তা করো আসেন আমাদের আকলকে আমাদের চিন্তাকে একটু ঘুরাই তো মাছের কথা বলতেছিলাম সেটা তো অনেক আগের কথা বর্তমান জমানের যদি আপনি আসেন সমুদ্রের মধ্যে বিশাল একটি মাছ আছে তার নাম হলো তিমি মাছ কি মাছ তিমি মাছ সমুদ্রের বুকে এক একটি তিমি মাছ প্রতিদিন চারবার খাবার খায় সে মাছটি যখন এক একবার খাবার খায় প্রত্যেকবার খাবার মেনুতে তার জন্য চার টন করে খাবার লাগে সেটা মাছটা কত বড় এই মাছটা লম্বায় প্রায় আশি থেকে একশো দশ ফিট লম্বা যদি আপনাদেরকে আমি সহজ করে বলি লম্বা একটি বিমান যদি আপনি দেখেন তাহলে আপনি ভাবতে পারেন এই বিমানের সমান মাছটা আরো সহজ করে যদি বলি আপনি যদি তিনটা যাত্রীবাহী বাস একসাথে দাঁড়া করান যে লম্বাটা মনে হয় এরকম লম্বা একটি মাছ আরো সহজ করে বললে আফ্রিকার জঙ্গলের এই বিশাল বড় হাতিগুলো যে আছে একুশটি হাতি যদি আপনি এক পাল্লায় ওজন করেন আরেকটা মাছ যদি আপনি এক পাল্লায় ওজন করেন তাহলে এই মাছটার ওজনই বেশি হবে সুহান আল্লাহ বলবেন না এক একটা মাছের ওজন প্রায় দেড় থেকে দুই লক্ষ কেজি ওজন হতে পারে এত বড় মাছ এই মাছটি সমুদ্রের বুকে যখন চলে প্রত্যেকবার সে যখন খাবার খায় লক্ষ লক্ষ ক্রিল নামক এক বিশেষ মাছ আছে এই মাছগুলো সে খায় কয়বার খায় দিনে চারবার পৃথিবী কতগুলো প্রাণী আছে এদের মধ্যে সবচেয়ে বিশাল হৃৎপিণ্ডের মালিক হলো এই মাছ নাম কি নীলতিমি এত বিশাল বড় মাছ এই মাছটি যখন সমুদ্রের বুকে চলাফেরা করে তার আরেক সাথী মাসকে যখন সে সিক্রেটে ডাকার চেষ্টা করে আমরা যখন আমাদের বন্ধুকে ডাকি ফোনের মধ্যে কল দেই আমার এক ভাই সৌদি আরব থাকে আমি তার কাছে কল দিয়ে বলি ভাই কেমন আছো কবে আসবা তোমার অবস্থা কেমন আরেক ভাই সিঙ্গাপুর থাকে তাকে আমি ফোন দিয়ে বলি ভাই কেমন আছো এই মাসকে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ এক পদ্ধতি দিয়েছেন অবাক করা বিষয় এই বিশাল সমুদ্রের মধ্যে এই মাছগুলো যখন চলাফেরা করে আরেকটা মাছকে সে সিক্রেটে এইভাবে ডাক দেয় বিশেষ একটি আওয়াজ আল্লাহ রব্বুল আলমিন এই মাছের মধ্যে দিয়ে দিয়েছেন এই আওয়াজের মাধ্যমে এক হাজার কিলোমিটার দূর থেকে ওই মাছটাকে সিগনাল দিতে পারে এই টেকনোলজি কে দিয়েছে আল্লাহ শুধু তাই নয় একটা মাছ যখন খাবার খায় এই মাছটা তার বাচ্চাকে কি দেয় জানেন দুধ দেয় মাছ কিন্তু সাধারণত ডিম ফোটায় কিন্তু এই মাছটা তার বাচ্চাকে দুধ খাওয়ায় এই মাছটা তার বাচ্চাকে দুধ খাওয়ায় কতগুলো দুধ খাওয়ায় এক লিটার দুই লিটার বিশ লিটার মনে হয় হবে তাই না কত লিটার হবে আমাদের দেশে অস্ট্রেলিয়ান গাভী আছে না নাই কয় লিটার দুধ হয় ত্রিশ লিটার চল্লিশ পঞ্চাশ আরো বেশি হয় আর হয় না এক একটা তিমি মাছের দুই শত লিটার করে দুধ হয় কত লিটার দুই শত লিটার দুধ হয় তাহলে এই মাছের বাচ্চা কত বড় চিন্তা করছেন এই মাছকে খাওয়ায় কে আল্লাহ এই মাছকে কে খাওয়ায় সত্যি করে বলি আল্লাহর নাম যখন আমরা ডাকবো অন্তর থেকে ব্যথা নিয়ে আজকে ডাকা উচিত এই মাছকে কে খাওয়ায় আল্লাহ এই বিশাল আকৃতির মাছকে আল্লাহ রব্বুল আলামিন দিনে চার চারবার চার টন করে খাবার খাওয়ালো কিসের জন্য আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মানার জন্য এই মাছটা কিন্তু মানতেছে এখন বলতে পারেন এই মাছটাকে আল্লাহ তালা সেজা করে পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী আল্লাহ রব্বুল আলমিনের সিজদা করে কিন্তু সিজদার নিয়ম পদ্ধতি এক একজনের জন্য এক এক রকম এক একজনের জন্য এক এক রকম গাছকে আপনি জমিনে শুয়ে সিজা করতে দেখেছেন দেখেন নাই পাখিকে দেখেন নাই এদেরকে একটি বিশেষ পদ্ধতি বিশেষ তরিকা আল্লাহ রব্রা আলমিন দিয়েছেন এরা বিন্দু মাত্র সেখান থেকে সরে না